আসসালামু আলাইকুম আগামী তেইশ তারিখে বাংলাদেশ আয়োজন করেছে একটি ওয়ার্কশপ যে ওয়ার্কশপটির নাম দিয়েছি আমরা IELTS workshop with band nine scorer এই নিয়ে আজকে আমি আমাদের ফারাবি স্যারের সাথে কিছু কথা বলবো স্যার কেমন আছেন ভালো আছি কেমন জি স্যার আমিও ভালো আছি স্যার আচ্ছা। আগামী তেইশ তারিখে যে ওয়ার্কশপটি হতে যাচ্ছে IELTS workshop with band nine scorer এই ওয়ার্কশপটিতে কারা থাকছে এই ওয়ার্কশপটি হচ্ছে মূলত আইএলটিএসের প্রিপারেশনের ব্যাপারে একটা ওয়ার্কশপ এখানে জয়েন করতে পারবে হচ্ছে যারা আইএলটিএসের ব্যাপারে আগ্রহী যারা ইতোমধ্যে আইএলটিএসের ব্যাপারে কোনো প্রিপারেশন কোর্স করছে অথবা যাদের প্রিপারেশন শেষ এক্সামিনেশনের জন্য ওয়েট করছে তারা প্রত্যেকেই যদি এই ওয়ার্কশপটা করে আসলে উপকৃত হতে পারবে আচ্ছা এই ওয়ার্কশপটা নাম যেটা দিয়েছি IELTS workshop with band nine scorer এখানে থাকছেন হচ্ছে দেশ সেরা টিচার ইংরেজি শিক্ষক আমাদের সবার প্রিয় ইয়াসি স্যার থাকছেন CELTA certified IELTS instructor Imran Hossain sir থাকছেন আইএলটিএসের ইনস্ট্রাক্টর এবং সেলটা সার্টিফাইড টিচার অমৃতা ম্যাম এবং আমি ফারাবি আমার আমি একজন আইএলটিএস ইনস্ট্রাক্টর এবং আমার মোটামুটি তেরো বছরের অভিজ্ঞতা আছে আইএলটিএস পড়ানোর ওকে এই ওয়ার্কশপটি যেহেতু এটি একটি ডে লং ওয়ার্কশপ এবং ছয় ঘন্টার এই ওয়ার্কশপটি করে কি সম্পূর্ণ এর প্রিপারেশন নেওয়া সম্ভব এটা একটা সুন্দর প্রশ্ন করেছো শ্রাবন্তী এটা বোঝানোর জন্য আমি প্রথমে বলতে চাচ্ছি যে ওয়ার্কশপটাতে কি কি আছে তারপর আমি এই প্রশ্নটার জবাব দেব তো এই ওয়ার্কশপটিতে প্রথমত যেটা আছে একটা ফুল আইএলটিএস এক্সামিনেশনের প্রতিটি অংশের বিস্তারিত ব্যাখ্যা যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন হচ্ছে আমাদের এই ব্যান্ড স্কোরার টিচাররা এর পাশাপাশি এখানে এক্সামিনেশনটা ব্যাখ্যার পাশাপাশি প্রতিটি মডিউলের জন্য আমাদের টিচারদের বিভিন্ন সাজেশন এবং টেকনিক্স তো থাকছে এর বাইরে যারা এই ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করছে তারা পাঁচটি এক্সক্লুসিভ আমাদের পিডিএফ বই পাচ্ছে এবং তারা আরও পাচ্ছে দুই হাজার ভোকাবুলারিজ যেগুলো খুবই ইম্পর্টেন্ট আইটিএসের জন্য এর বাইরে তারা এই ওয়ার্কশপটার পরে টেসল বাংলাদেশের যে কোনো কোর্স করার ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্টও পাবে তো এটা হচ্ছে থাকছে আমাদের এই ওয়ার্কশপটাতে ডে লং ওয়ার্কশপটিতে এবার তোমার প্রশ্নটাতে আসি তুমি জিজ্ঞেস করেছো যে একটা ওয়ার্কশপ করেই কি আমরা আমাদের আইএলটিএসের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবো কিনা কথাটা হচ্ছে যে আসলে প্র্যাকটিক্যালি যেটা আমরা ভাবি যে একদিন করে তো আসলে পুরো প্রিপারেশনটা নেওয়া পসিবল না বাট আইএলটিএসের প্রিপারেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেক কনফিউশন থাকে অনেক প্রশ্ন থাকে এবং সাইকোলজিক্যাল একটা বাধাও থাকে আমার বিশ্বাস এই ডে লং ওয়ার্কশপটা একদিনের এই ওয়ার্কশপটা যদি কেউ করে তাহলে আইএলটিএস নিয়ে তার অনেকগুলো প্রশ্নের জবাব সে পেয়ে যাবে সে একটা কনফিডেন্স পাবে এবং আমরা সবাই জানি যে দু সাল থেকে আইএলটিএসের পরীক্ষার পদ্ধতির কিছু পরিবর্তন এসেছে আমরা এই যে টিচাররা এখানে থাকবো ব্যান্ড স্কোরার যারা আমরা আছি আমরা কিন্তু ওই পরিবর্তনগুলোর ব্যাপারেও স্টুডেন্টদের যে কনফিউশনসগুলো সেগুলোকে দূর করে দেওয়ার একটা চেষ্টা করবো এত ম্যাটেরিয়াল এবং ডে লং একটা ওয়ার্কশপ এত নোটস সাজেশন এই ওয়ার্কশপটার আসলে রেজিস্ট্রেশন ফি কত স্যার আচ্ছা এই এত এত জিনিসগুলো যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি এই এত জিনিসগুলো আমরা একদিনের পুরো ডে লং সেশনের জন্য আমরা ফি রেখেছি কিন্তু মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড oh টাকা মাত্র পাঁচশো টাকা স্যার এত কিছু দিয়ে একদিনে আমরা পাঁচশো টাকায় একটা আয়াস ওয়ার্কশপ পেয়ে যাচ্ছি তাও দেশ সব শিক্ষকদের সাথে এক্স্যাক্টলি তো এটাই আর কি আমাদের এই প্রিপারেশনের জন্য এটা আমার আমার পার্সোনালি বিশ্বাস যে আমাদের সবার জন্য খুবই কাজের একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে আর সবাইকে আমি ইনভাইট করছি আর দেরি কেন আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তেইশ তারিখ তেইশে এপ্রিল ফ্রাইডেতে আমাদের ডে লং এই ওয়ার্কশপটার জন্য যেটার রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে একুশে এপ্রিল টোয়েন্টি ফার্স্ট এপ্রিল পর্যন্ত So what are you waiting for? Confirm your seat, you can call us at zero এই নাম্বারটিতে আর জিরো এই নাম্বারটিতে আচ্ছা আর আমাদের এই পোস্টের সাথে কি আছে একটা গুগল ফর্মও আছে আমাদের এই ভিডিওটার একদম ক্যাপশনে কিন্তু একটা গুগল ফর্ম পেয়ে যাচ্ছেন সো সেটিতে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা আগে ফিল ইন করে ফেলতে হবে ঠিক আছে তাহলে এই পর্যন্তই রাইট সবার সাথে দেখা হচ্ছে আগামী তেইশে এপ্রিল হ্যাঁ শুক্রবারে